আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরা রোয়াংছড়ির উদ্দেশ্যে দিনাজপুর থেকে ট্রেনে রওনা দেই আমাদের দিনাজপুর থেকে ঢাকার যে ট্রেন সেটির সময় দশটা পনেরো মিনিট থেকে রওনা দিয়ে আমরা হচ্ছে সমস্ত টিম মেম্বাররা রয়েছে এই মুহূর্তে সবাইকে উদ্দেশ্যে শ্যামলী হ্যাঁ, গাড়ির টিকিট কেটে সেখান থেকে আমরা এবং শ্যামলী গাড়ি থেকে আমাদের ছিল আচ্ছা, ছয়শো টাকা করে জন প্রতি জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো মতো সফর শেষ করে রাখতে পারি ভাই এরপরে আমাদের রাত্রে যে গাড়ির যে যাত্রা বিরতি সেটি কুমিল্লার আশেপাশে আমাদের রাত্রে যাত্রা বিরতি সেখানে আমরা রাত্রের খাবার এবং সেখানে যে আনুষাঙ্গিক আরও ফ্রেশ হওয়ার যে ব্যাপারটি সেটি আমরা সেরে নেই এবং এখানে আমাদের যে টাইম স্কোয়ার টাইম স্কোয়ার যে হোটেলটি রয়েছে এখানে আমাদের হচ্ছে যাত্রা বিরতি হয় এখানকার খাবার দাম একটু তুলনামূলক বেশি কিন্তু তারপরেও এই রাত্রে যা পাওয়া যায় সেটি আসলে আমরা ভোরবেলা এই বান্দরবনে পৌঁছানোর পর এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নেই কাউন্টারের যে ওয়াশরুম রয়েছে সেখানে ফ্রেশ হওয়ার পরে আমাদের চাঁদের গাড়ি আগে থেকে রেডি করা ছিল সেই চাঁদের গাড়িতে করে আমরা এবার সকলে রোয়াঞ্চলের উদ্দেশ্যে রওনা দিই এবং আগে বলে রাখি যে আমাদের এই চাঁদের গাড়ি আমরা আগামী তিন দিনের জন্য রিজার্ভ করেছিলাম এখানকার ট্যুর শেষ করে আমাদের আলী কর্মদমের উদ্দেশ্যে আমাদের আমরা যাব এই তিন দিনে আমাদের গাড়ি ভাড়া হয়েছিল সর্বসাকল্যে দশ হাজার টাকা যেতে যেতে রাস্তার দুপাশের যে নান্দনিক দৃশ্যগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো এগুলো আমরা সকলে উপভোগ করি গাড়িতে অনেক মজা করি এবং সেই সাথে আমাদের যাত্রা শুরু হয় রোয়াংছড়ির পথে বিশ কিলোমিটার রাস্তা খুব অল্প সময়ের ভেতরে আমরা রোয়াংছড়ি পৌঁছে যাই রোয়াংছড়ি পৌঁছার পর আমাদের গাইড আগে থেকে ঠিক করা ছিল চামিন্দা তংচঙ্গা যেখানে তামিনদা চংচঙ্গা আমাদের গাইডের নাম্বার সহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি আমাদের এখানে যাবতীয় যে আর্মি ক্যাম্পের ফর্মালিটিস সেগুলো সম্পন্ন করার পরে আমরা আবার আমাদের যে যাত্রা পথ রয়েছে পায়ে হেঁটে এখান থেকে আমাদের পায়ে হাঁটা পথ শুরু এখানে একটা কথা বলে রাখি একজন গাইড সর্বোচ্চ দশজন ট্যুরিস্টকে গাইড করতে পারেন এবং দশজনের বেশি এগারো জন বা বারো জন হয় সেক্ষেত্রে কিন্তু আবার আরেকজন দুইজন গাইড লাগবে অর্থাৎ প্রতি দশ জনে একজন করে গাইড এটা এখানকার আর্মি ক্যাম্পে নির্ধারিত সুতরাং আমাদের টিমে যেহেতু আমরা বারো জন ছিলাম সুতরাং আমাদের অতিরিক্ত আরেকজন গাইডকে নেওয়া আসসালামু আলাইকুম ঠিক এখান থেকেই হ্যাঁ যাত্রা শুরু হ্যাঁ এখান থেকে আমাদের যে ঝিরি পথ রয়েছে সেই ঝিরি পথের যাত্রা শুরু দেখতে পাচ্ছেন আমাদের আজ যারা দর্শনার্থীরা রয়েছে এই যে আমাদের গাইড দাদা রয়েছে এই সিঁড়ি দিয়ে নেমে এই যে আমাদের হোসেন ভাই দেখতে পাচ্ছেন একেবারে কি অবস্থা আমাদের ঝিরি পথের হাঁটা এখান থেকেই শুরু পানি খুব একটা বেশি নেই আসলে এখানে রবি ভাই হাঁটে পানি না পিচ্ছিল কি খুব বেশি আচ্ছা এখানে একটু পাথরে পথ সাবধানে একটু পাথর এবং বালু পানির কিন্তু বেশ তোড় আছে কিন্তু এই ঝিরি পথ ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি হাঁটু পানি পানির কিন্তু হ্যাঁ, পানি ঠান্ডা মানে আমাদের যা ক্লান্তি ছিল এই ঠান্ডা পানিতে নামার পরে একবারে আমাদের পুরো যে ক্লান্তি সেই ক্লান্তিটা কিন্তু একবারে প্রশান্তিতে রূপ নিয়েছে নাকি মানে কি কি বলো হ্যাঁ, একদম একদম এটি দিয়েও কিন্তু একটা ছোট একটা ঝর্ণা কিন্তু এটা দিয়ে আসছে একটা ঝর্ণা ছোট একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন তো যে কথা বলছিলাম সেটি আবারও বলি যে আমাদের এই যে ঝিরি যেটি আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা স্থানীয় যারা অধিবাসী রয়েছে জনগোষ্ঠী রয়েছে তাদের কিন্তু একমাত্র পানির উৎসই কিন্তু এই যে ঝিরি আছে এই ঝিরি পথের এই ঝিরির পানি এই পানিতেই তারা তাদের নিজের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো কিন্তু তারা সেরে নেয় আমরা সমতলে যারা আছি তারা আসলে পানির কষ্টটা সেভাবে আমরা বুঝতে পারি না কিন্তু এখানে যারা বাস করে তাদের যে পানির যে কষ্টটা সেটা আসলে এখানে আসলে একমাত্র বোঝা যায় সুতরাং এখানে আমরা যারা আসব আমরা এখানে আসলে আসলে মূলত যে পানির একটু অপচয় করব না আর এখানে একটা দেখতে পাচ্ছেন যে দুপাশের যে ভিউটা এটা দেখ চমৎকার একটা ভিউ একেবারে চতুর্দিকে সবুজ দুই দিকে সবুজ তার মাঝখান দিয়ে কিন্তু আমাদের যে হাঁটার যে পথটা সেটা পানিতে হাঁটলে আসলে প্রচুর শক্তি লাগছে পানি থেকে একটু উপরে চলে আসলাম পানিতে হাঁটলে আসলে হচ্ছে কি মানে এনার্জিটা মনে হচ্ছে যে এনার্জিটা প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে মানে এরা এখানে যারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু হাঁটে এই পথে অভ্যস্ত কিন্তু আমরা যারা নতুন এই পানিতে দশ পনেরো মিনিট হাঁটার পরেই একটা পথ কিন্তু চলে আসছে আমাদের ভিতরে সুতরাং আমরা একটু উপর দিয়ে কিন্তু হেঁটে আসছি এই সিঁড়ি পথ বেয়ে আমরা পৌঁছে যাব সেই রিজার্ভ ফলস যে রয়েছে সেখানে সেই রিজার্ভ ফলসের পথে আমরা কিন্তু এখনও রয়েছি আমরা আবার ওপাশে দেখতে পাচ্ছি একটু ডাঙ্গার মতো ওখানে উঠে যাব তাহলে এভাবে অনেকবার দেখা যাচ্ছে আপনার পরিবর্তন করতে হতে হবে রাস্তা দেখতে পাচ্ছেন আমাদের আরেক ইউটিউবার তৌফিকুল ইসলাম রবি তাকেও দেখা যাচ্ছে আসছে আমাদের প্রণব দা তার পিছনে আমাদের হ্যাঁ প্রণব দা হ্যাঁ, শুরুতে যেরকম ছোট ছোট নুড়ি পাথর দেখেছিলাম তো আমরা এই সামনে যত এগুচ্ছি আমাদের যে পাথরের চাঁইগুলো এবং পাথরের কণাগুলো এখানে এগুলো কিন্তু তত কিন্তু বড় হয়ে যাচ্ছে আমাদের আরও বড় হয়ে যাচ্ছে এবং এই যে দুপাশে এই যে ঝিরিপথ বলে না ঝর্ণা যাই বলেন এর দুপাশে যে সবুজ এবং যে উঁচু উঁচু যে একেবারে টিলা বা পাহাড় যাই বলেন তার উপরে যেটা রয়েছে খুবই চমৎকার কিন্তু লাগছে আমি জানি না ঠিক আর কতটুকু হাঁটতে হবে তো আমাদের গাইড ভাইয়ের মতে গাইড দাদা বলছে তার অল্প কিছু দূর গেলেই আমরা কিন্তু আমাদের যে গন্তব্য যে রিজার্ভ ফলস সেখানে আমরা পৌঁছে যাব আসলে তার যে অল্প কতক্ষণ পর শেষ হবে বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন আমাদের পথটা এখন পর্যন্ত যতটা মসৃণ ছিল ততটা কিন্তু এখন আর মসৃণ নেই ধীরে ধীরে পথটা কিন্তু আরও একটু করে একটু একটু করে জটিল হয়ে যাচ্ছে ধন্যবাদ খুব চমৎকার একটা টেস্ট কিন্তু আসলে একটু খাওয়ার চেষ্টা করবেন সকলে যেটা আপনাদের প্রচুর এনার্জি দেবে আপনাদের এবং এখানে সার্ভাইভ যে করতে হলে কচি যে ডগাটা এটা কিন্তু তরকারি কিন্তু খুব চমৎকার লাগে সত্যি চমৎকার এবং অপূর্ব একটা টেস্ট সাথে একটু লবণ থাকতো খেতেও তার খুব বেশি টেস্ট পাওয়া যেত মোটামুটি আমাদের যে রিজার্ভ ফলস গাইড দাদা বলছে যে আমরা মোটামুটি পাশাপাশি চলে এসেছি আমাদের টিমের আর যারা মেম্বার বাকি এগারো জনেরা কিন্তু আগেই পৌঁছে গেছে আসলে ছবি তোলা এবং সেই সাথে ভিডিও করা এই দুটো একসাথে করতে গেলে মানে পথ আসলে এগুতে চায় না দেখতে পাচ্ছি পানির সঙ্গে অনেকটা যুদ্ধ করে পানির বিপরীতে আমাদের হেঁটে যাওয়া লাগছে যে পথ রয়েছে দুর্গমে ঢুকতেছি এতক্ষণ আমাদের পথটা খুব একটা কঠিন ছিল না কিন্তু এখন ধীরে ধীরে অনেকটা জটিল পথে আমরা যাচ্ছি এই যে আমাদের যারা টিম মেম্বার রয়েছে দেখতে পাচ্ছি সবাইকে আমরা দেখতে পাচ্ছি এখানকার পাথরগুলো বেশ ধারালো কিন্তু পথটা আসলে কতটা বিপদসংকুল হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন সবারই পায়ের যে গতিটা তাকে বুঝতে পারবেন যে আসলে কতটা সাবধান এখানে পা ফেলতে হচ্ছে তো একেবারে পিচ্ছিল কিন্তু একটা পথ খুবই পিচ্ছিল একটা পথ সাবধানে কিন্তু সবাইকে পা ফেলতে হচ্ছে এখানে একটু ভুল ডিসিশনের কারণেই আমাদের একবারে পানিতে সরার ধপ হতে হবে এই যে আরে আরও পরবর্তী তিনজন আসছে একটু ভুল ডিসিশনের কারণেই সরাত ধপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে হ্যাঁ তার জ্বলন্ত প্রমাণ এখানে পাওয়া গেল পাথরে খুব পিচ্ছিল খুব সাবধানে পাথর হচ্ছে প্রথমত এরকম অনেক ঝর্ণা আমরা দেখছি ঝর্ণার মাছ দিয়ে কিন্তু আমরা আসছি প্রতিমধ্যে এরকম অনেক হাত ঝর্ণা পাওয়া যাচ্ছে আমাদের সোহাগ চৌধুরী সাহেবকে দেখতে পাচ্ছি আমরা সামনে তার হাতে কিছুক্ষণ আগে বাঁশ ছিল সে বাঁশটা কাকে যে বাঁশ দিয়েছে আর কিন্তু বাঁশটা দেখা যাচ্ছে না হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই এনজয় করছেন আমাদের এই আজকের এই ভ্রমণগুলো আমরা আশা করব পরবর্তীতে আপনারা এসে এমন কিছু করে যাবেন যেটা অন্যের জন্য উপভোগ্য হয়ে ওঠে এবং অন্যরা যেন উৎসাহিত হয় আপনাদের ভিডিও দেখে আমরা ধীরে ধীরে যে বড় পাথরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এসে দেখতে পাচ্ছেন পাথর কিন্তু ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে নানিগুলো আসতে চাইলো না নানিগুলো আপনাদের হ্যাঁ একেবারে মানে যে প্রকৃতির এবং ঝর্নার যে চলতি পথে যে বৈচিত্র্য তার বৈচিত্র্যের ভিতরে একটা একটা আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে একটা উঁচু মাটি হয়তো কোনো পাহাড়ের থেকে ধসে পড়েছে এবং সেখান থেকে কিন্তু দুপাশ দিয়ে পানি বয়ে চলে গেছে সত্যি চমৎকার এবং এবার দেখতে পাচ্ছি আমরা সেই পাথুরের যে পথ ঝর্নার সেই পাথুরের পথ ধরে আমরা হেঁটে যাচ্ছি পাথুরে পথে হাঁটা পথ এটা দুটো ভাগে ভাগ হয়েছে একটা চলে গেল হাতের হাতের বাম দিকে এবং আরেকটা হাতের ডান দিকে এই যে গাইড দাদা বলছে আমি নাকি গভীরে চলে যাচ্ছি আসলে গভীরে যেতে চাইনি আমাদের অজানার কারণে গভীরে যাওয়া এই যে আমাদের গাইড দাদা দেখতে পাচ্ছেন আমরা এই অন্ধকার সুরঙ্গের মতো পথ দিয়ে কিন্তু আমরা এদিকে আবার এগুতে থাকব এবং একটা চমৎকার কিন্তু আকৃতির আমরা পাহাড় দেখতে পাচ্ছি দাদা নিজেও একটা চমৎকার আকৃতির পাহাড় পাশার নিচে দাবিয়ে রেখেছেন রিজার্ভ ফলস উনি চমৎকার একটা একটা পাথর আমরা দেখতে পাচ্ছি দাদা ব্রেক নেওয়ার প্রয়োজন আছে হ্যাঁ আমরা ব্রেক একেবারে অবস্থায় আমরা কিন্তু আছি এই মুহূর্তে পথটা একটু হলেও বিপদ সংকুল পথ একটু বিপদ সংকুল পথটা আমাদের সামনের পথটা আরও শুরু হয়ে কিন্তু চলে এসছে ওই যে সামনে দেখা যাচ্ছে আমার গাইড দাদা হেঁটে যাচ্ছে এই যে আমরা ধীরে ধীরে পানি কিন্তু বাড়তে আছে এটি একসময় আমাদের বাড়তে বাড়তে অনেক বেশি পানি হয়ে যাবে দুই পাশে দুটি পাহাড় দুই পাহাড়ের মাছ দিয়েই কিন্তু আমাদেরকে হেঁটে যাচ্ছে পানি কিন্তু প্রচণ্ড রকম ঠান্ডা এবং আমাদের কথাই যেন প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে আমাদের মাঝে একেবারে দেখতে পাচ্ছেন একেবারে পানি কিন্তু ধীরে ধীরে বাড়ছে কোমর পানি কোমর পানি থেকে উপর পানি এই যে ধীরে ধীরে পানি কিন্তু বাড়তে আছে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা মানে এই আর কিছুক্ষণ পরে যা হয়তো ভিডিওটা আমি করতে পারবো না কারণ তখন আমিও পানির নিচে তলে যাব প্রচন্ড কিন্তু পানিটা কিন্তু ঠান্ডা আমরা এক এক করে যাই এক এক করে ওই পর্যন্তই তো না ওই পাশে আরে আনাই নাকি চলো চলো ওইদিকে কি আছে রে বল আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই আমরা অনেক কয়েক বছর আগে দেখেছিলাম থাইল্যান্ডে একটা গুহাতে অনেকগুলো ছেলে ফুটবল খেলোয়ার দল আটকা পড়েছিল এরকম একটা পরবর্তীতে তাদেরকে অনেক কষ্ট করে রেস্কিউ করা হয় ঠিক সেই রকম একটা গুহার মধ্যে এখন আমরা হ্যাঁ। সবাই হাত আমাদের চলতি পথের এই জায়গাটায় সামনে আমাদের জন্য আরেকটি রোমাঞ্চকর অভিজ্ঞতা কিন্তু অপেক্ষা করছে এখানে আমরা দেখতে পাই একটা অনেক বড় কিন্তু একটা পাহাড়ি মাছ এই ঝর্ণাতে যেটা বাস আমরা সেটি আমাদের গাইড দাদা রয়েছে সে গাইড দাদা কিন্তু একটা মাছ অনেক বড় একটা মাছ কিন্তু এখানে ধরে ফেলে মাছটার সাইজ আসলে আপনাকে বোঝানো সম্ভব হচ্ছে না অনেক বড় একটা মাছ এবং খুবই শক্তিশালী কিন্তু সেই মাছটি সেই মাছটি কিন্তু এখানে আমরা ধরি অনেক বড় একটা মাছ দেখতে পাচ্ছেন আপনারা আরেকজন তিন নাম্বার আসার জন্য চেষ্টা করছে হ্যাঁ আমাদের প্রদীপ দা প্রণবদা কিন্তু একেবারে বিজয়ী বিজয়ের বেশে আমাদের আরেকজনকে নিয়ে আসার চেষ্টা চলছে দেখা যাক সে আসতে পারে কিনা এই রিজার্ভ পথের এই ট্রেনে এখানকার পানি কিন্তু আচ্ছা, একেবারে হিম আচ্ছা, শীতল পানি হিসেবে সেখান থেকে আমাদের গাইডটা আমাদের মানিক রতনকে নিয়ে আসার চেষ্টা করছে হাত ধরে এবং এটা প্রচণ্ড কিন্তু স্রোত এই স্রোত পেয়ে সত্যি একটা রোমাঞ্চকর কিন্তু অনুভূতি এই এতটুকু রাস্তা যদি আমরা আপনারা আসতে পারেন একেবারে ক্লান্তি কিন্তু সম্পূর্ণ সে দেখা যাক আমাদের আসতে পারে এখানে অথই পানি সকলেই সাঁতার দিয়ে অনেক যুদ্ধ করে এই জায়গাটা আমরা পার হয়ে এসেছি আমাদের এখন এক সদস্য ওবার রয়েছে উনি এখন আসেননি এখানে এসে আমাদেরকে সামনে আরো এরকম পথ পাড়ি দিতে যেতে হবে তারপরে আমরা সেই ঝর্নার মূল প্রকাশ দিতে পারবো হ্যাঁ, অনেক অনেকটা পরিশ্রম করে আমরা জয় করেছি ধন্যবাদ রিজার্ভ ফলসের এটাই মজা না অত্যন্ত ভাই Bolere, bolere! পেয়েই কিন্তু আমরা চলে আসলাম এতক্ষণ থেকে এখন আমরা পৌঁছতে পারিনি আমার সামনে টিম সামনে পানি আরেকটু বেশি এই যে দেখতে পাচ্ছেন উপরে একেবারে অনেকটা নিচে আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা এখন সামনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পানি একটু যেহেতু বেশি তো যেখানে অনেকে সাহস পাচ্ছে অনেকে সাহস পাচ্ছে না দেখা যাক যে পর্যন্ত যাওয়া যায় আমরা আসলে সেই পর্যন্ত এগোবো দেখা যাক আমাদের অনেকে ভয় করছে দেখা যাক কতদূর পর্যন্ত আসলে আমরা এগোতে পারি কি কয়েকদিন মানে বৃষ্টি হওয়ার কারণে এখানে পানিটা বেড়ে গিয়েছে দেখা যাক আমরা শেষ পর্যন্ত কতদূর এগোতে পারি দেখতে পাচ্ছেন সত্যি না আসলে প্রচণ্ড মিস করতাম এখানে কিন্তু অন্যান্য বাইরের থেকে এখানে কিন্তু অনেক বেশি ঠান্ডা অনেক ঠান্ডা একটা পরিবেশ দেখতে পাচ্ছেন সামনের যে অংশে আমরা দাঁড়িয়ে আছি এই পর্যন্তই মোটামুটি হেঁটে যাওয়া যায় এবং তার পরবর্তী যে অংশটা রয়েছে সেটি সম্পূর্ণ সাঁতরিয়ে কিন্তু আমাদের হচ্ছে ফলস পর্যন্ত ফলসকে দেখতে হলে পারে ঝর্ণাকে মূল যে ঝর্ণা সেটি দেখতে হলে আমাদের সে পর্যন্ত সাঁতরিয়ে যেতে হবে তো সে পর্যন্ত ক্যামেরা এক হাতে নিয়ে এই গভীর পানি সাঁতরানো অনেকটাই কিন্তু দুরহ এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দেশের প্রখ্যাত ইউটিউবার তিহাম ভাইকে তিহাম ভাইয়ের পরবর্তী ফলসের অংশটুকু আমি তিহাম ভাইয়ের ভিডিও থেকে সংগ্রহ করেছি এজন্য তিয়াম ভাইয়ের কাছে কৃতজ্ঞতা রইল যথেষ্ট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে